পারছো না চিনতে ঠিক করে বলো তো কি না A woman's place is in the home. বাবা কি বলছিলেন আবার সেই চশমা তুমি মনে একটু ওদিকটা দেখো তো বাবা চশমার ব্যাপারটা বুঝিয়ে বলো তোমার কথাটা ও শোনেন টোনেন দুজনকেই দশটা পাঁচটা করতে হচ্ছে দুজন মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর একটু কম অ্যাট্রাকটিভ হতে অ্যান্ড নট বিচরণ বুঝি মানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে A smart and attractive young woman to serve as a sales girl. Sales girl? Ah, come on. Smart and attractive. Hello Bengali গুজব প্রবণ জাত একটা ব্যাংকের নামে গুজব রটিয়ে প্যানিক সৃষ্টি করা তো খুব একটা কঠিন ব্যাপার কিছু নয় একটা ডিপার্টমেন্টের ইনচার্জ হয়ে আছো এমন একটা ডিজাস্টার একটা ওয়ার্নিং পেলে না তুমি ডেস্কে মুখ গুজে বসে বসে কাজ করলেই হয় না আরো অ্যালার্ট হতে হয় আরো সায়না হতে হয় শেখা হয়ে গেলে পর আপনাদের কাজ হবে পার্সোনালি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মেশিনটার জন্য ক্যানভাস করা মিসেস মজুমদার কত দাম দামের জন্য আপনি ভাববেন না ও আপনার কাছে কিছুই নয় থোড়া থোড়া so I think will get long all right আর সেলস রিপোর্টের কি হবে দিতে হবে না it's ready it's in my bag গিয়ে এত কাজ করো বলো তো কাজের সময় আমাকে দেখলে তুমি চিনতেই পারবে না আর বাড়িতে বাড়িতে চিনতে পারবো তো একটু যেন অচেনা অচেনা একটু যেন এটা চিনতে পারছ না তিলটা সেই আছে এতগুলো লোককে অখুশি করে চাকরি করবে তুমি ভালো খবর আপনি বলছিলেন আমার কাজ ভালো ভবিষ্যৎ ভালো অন্তত পঞ্চাশ টাকা বাড়িয়ে দিন নইলে আমার চলবে না তোকে ছাড়িয়ে দিয়েছে You saw you You came to my you You saw I was কি বলেছেন আপনি এডিটকে অত উত্তেজিত হবেন না মিসেস মজুমদার আমি যে আপনার কথা ভেবে ওকে ছাড়িয়ে দিচ্ছি এ কথাটা আপনি কেন বুঝতে পারছেন না আপনার এটিদের কাছে ক্ষমা চাওয়া উচিত আপনি রাজি আছেন আপনি রাজি আছেন এই নিন কি ওটা আমার রিজিগনেশন তুমি আছো থাকবো না বড্ড দূরে সরে গিয়েছিলে তুমি এত বড় শহর এত রকম চাকরি দুজনের একজনও কি পাবো না একটা চেষ্টা তো করি আমার বিশ্বাস দুজনেই পাবো